মানুষের ভিড়ে বাঁচবা বাঁচে পৃথিবীতে ভালো লাগে না হ্যাঁ? হ্যাঁ? হ্যাঁ ওকে ওকে ওকে ভাই ভুল ভুল হইলে বলেন হ্যাঁ আচ্ছা। আগে দেন ঘূর্ণি ঝড় যেন বনেরই গভীরে প্রতিনিয়ত আঘাত হানে দু চোখের কোণে অশ্রু ঝরে কষ্ট আমাকে আপন করে ঘূর্ণি ঝড় যেন মনেরই গভীরে দু চোখের কোণে অশ্রু ঝরে কষ্টরা আমাকে আপন করে এ জীবন হলো মেলো ভাবিনি কখনো হবে এমন ভালো লাগে না কিছু আন কাঁদে শুধু